Investing in crypto is risk dependent. So invest wisely. The gains and losses here are all yours. I am not an economic consultant. I only share with you what I research for myself. I am satisfied if your advice is of little use to you. Taking my advice or not is entirely your personal wish. Hello সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি কিছু ভালো খবর আপনাদেরকে দেব আমি আজকে এই ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে এয়ারড্রপের নাম আপনারা যারা অনলাইনে ক্রিপ্টো নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা এর আগে পরে এয়ারড্রপের নাম শুনে থাকবেন আমি একটা এয়ারড্রপ আপনাদের সাথে শেয়ার করব সচরাচর আমি নিজেও এয়ারড্রপ করি না একেবারে করি না সেটা নয় করি কিন্তু অ্যাভেলেবেল করি না র্যান্ডম করি না আর আমি এয়ারড্রপ সাধারণত শেয়ারও করি না তবে এয়ারড্রপটা আমার কাছে খুবই ভালো মনে হলো যে কারণে আমি নিজে এটাকে ক্লেম করব এখন লাইভ আপনাদেরকে করে দেখাবো এবং সেই সাথে সাথে আপনাদেরকেও বলবো যদি সম্ভব হয় আপনারা ক্লেম করে রাখবেন তার আগে আমি বলে নিই একটু এয়ারড্রপটা কি যারা আমি জানি আমার চ্যানেলে অনেক নতুন দর্শক বন্ধু রয়েছেন এয়ারড্রপ হচ্ছে একটা টোকেন যখন প্রিসেল চলে তখন কিছু ফ্রিতে ডিস্ট্রিবিউট করা হয় মার্কেটে প্রচারের জন্য আকর্ষণ বাড়ানোর জন্য মেইনলি সেই ফ্রি ডিস্ট্রিবিউশনটাকে এয়ারড্রপ বলে এখানে আজকে আমরা একটা এয়ারড্রপ ক্লেম করা দেখা দেখাবো এখানে আপনাদের এই এয়ারড্রপের জন্য কোনো খরচ করতে হবে না কোনো পয়সা দিতে হবে না কিন্তু আপনি যে ওয়ালেটে এটাকে নেবেন সেই ওয়ালেট যদি চার্জ কাটে তাহলে আপনাকে এখান থেকে কিছু চার্জ হয়তো কাটবে আমি ট্রাস্ট ওয়ালেটে এয়ারড্রপটা ক্লেম করব হ্যাঁ, আমার ট্রাস্ট ওয়ালেট কিছু চার্জ কাটবে আমি আপনাদের রিকমেন্ড করব অল্প কিছু চার্জ কাটলেও আপনারা চেষ্টা করবেন ট্রাস্ট ওয়ালেটে ক্লেম করার জন্য তাহলে পরবর্তীতে আপনাদের যখন এটা সেল করবেন তখন সুবিধা হবে এবং তাদের রোডম্যাপ অনুযায়ী আমি একটু দেখিয়ে দিচ্ছি এই টোকেনটার নাম হচ্ছে ফ্লাইং ডগ ফ্লাইং ডগের রোডম্যাপ অনুযায়ী যদি আমরা এটা এটা হচ্ছে ফেব্রুয়ারি চলে গেল ফেব্রুয়ারিতে তারা অলরেডি এটা প্যানকেক সোয়াপে লিস্টেড করে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারিতে তারা তাদের কয়েকটা অ্যাক্টিভিটিস লিখেছিল যেটা হয়ে গেছে টোকেনটা অলরেডি প্যানকেক সোয়াপে লিস্টেড আছে এবং ফেব্রুয়ারিতে আরও কিছু কাজ তারা করবে এরপরে মার্চেও অনেক ভালো ভালো কাজ আছে লঞ্চ ডিসেন্ট্রালাইজড লঞ্চ প্যাড তারা লঞ্চ করবে তারপরে টোকেন মেনটেন করবে লিকুইডিটি লকার্স করবে তো টোকেনটার মোটামুটি আমি যা পড়ে বুঝলাম তাতে সম্ভাবনা আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে এই জন্য আমি এটাকে ক্লেম করব এর আগেও আমি একটা টোকেন ক্লেম করেছিলাম যেটার নাম বেবি ডগি আপনারা এখন সার্চ করলে দেখবেন সেটা ভালোই মার্কেটে একটা হাইপ তৈরি করেছে এবং মার্কেটে বেশ পরিচিত একটা মিম কয়েন আমরা তো অনেক কাজ করি যারা ইয়ারড্রপ করি তার মধ্যে থেকে কিছু পেমেন্ট পাই আর মেজরিটি পাই না মেজরিটি ফেক হয় তবে এটাই এইভাবেই কাজ করতে হয় ক্রিপ্টোতে আপনাকে রিস্ক নিতে হবে এখানে আপনার খুব বেশি খরচ হবে না সর্বোচ্চ হলে দুই ডলার হয়তো খরচ হবে বা তিন ডলার খরচ হবে সর্বোচ্চ এটা আপনাকে রিস্ক নিতে হবে রিস্ক দশটা হারলেন একটা জিতলেন সেখান থেকে আপনার সমস্ত লস উঠে আসবে বলে আমি মনে করি তো এটা আপনি আজকে করতে পারেন যারা ভিডিওটা দেখছেন আপনারা এই এয়ারড্রপটা ক্লেম করে রাখতে পারেন ভবিষ্যতে হয়তো এয়ারড্রপটা ভালো ফল দেবে বলে আমি আশা করছি তবে যা করবেন নিজের রিস্কে করবেন তো এখান থেকে এয়ারড্রপটা ক্লেম করার জন্যে আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলেও থাকবে সেখান সেখান থেকে এই দুই জায়গার যে কোনো জায়গা থেকে আপনারা হচ্ছে লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্লেম এয়ারড্রপ যে লেখা আছে ক্লেম ফ্লাইং ডগ ডগ এই লেখাটাতে ক্লিক করবেন তবে তার আগে আপনারা এটাকে কোনো ব্রাউজারে যদি ওপেন করে থাকেন ক্লিক যখন করবেন আপনারা এই লিঙ্কে সরাসরি তখন কোনো ব্রাউজার ওপেন হয়ে যাবে তবে ব্রাউজারে ওপেন থাকলে হবে না এই লিঙ্কটাকে আপনি ব্রাউজারে ওপেন করার পরে যখন ক্লিক করবেন তখন এই রকম ওপেন হবে তারপরে এখান থেকে ডান পাশ থেকে যদি আপনার এরকম ওপেন হয় ওপেন ইন ক্রোম করে নেবেন ওপেন ইন ক্রোম করার পরে এখান থেকে আপনারা জাস্ট লিঙ্কটাকে কপি করবেন কপি করার পরে চলে যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি ট্রাস্ট ওয়ালেটে আসার পরে খেয়াল করবেন এখানে যদি আপনার যে ওয়ালেটটায় ট্রাস্ট ওয়ালেটে অনেকের অনেকগুলো ওয়ালেট ক্রিয়েট করা থাকে আপনার যে ওয়ালেটটায় স্মার্ট চেন বিএনবি কিছু পরিমাণ আছে দুই তিন ডলারের মতো সেই ওয়ালেটটার ড্যাব ব্রাউজারে ক্লিক করবেন ড্যাপ ব্রাউজার যদি আপনারা না চিনে থাকেন আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে ড্যাব ব্রাউজার এই ড্যাপ ড্যাব ব্রাউজারে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা যে লিঙ্কটা কপি করে নিয়ে এসেছিলেন উপরে এই সার্চ বারের মধ্যে আপনারা সেটাকে পেস্ট করে দিবেন এই জায়গাটাতে পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিচ্ছি লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে ডানে ক্লিক করব বা সার্চে ক্লিক করব যার যেটা আসে আসার পরে আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ইথারিয়ামের আইকন দেখাচ্ছে আমাদের এই ফ্লাইং ডক টোকেনটা হচ্ছে বিএসসি স্ক্যান বেসড আমরা এখান থেকে এটাতে ক্লিক করে ইথারিয়াম চেঞ্জ করে বিএসসি স্ক্যান করব এখানে উপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসসি স্ক্যান রয়েছে স্মার্ট চেইন রয়েছে আমরা এটা হচ্ছে স্মার্ট চেইন সিলেক্ট করতে হবে আমাদের এখান থেকে আমরা স্মার্ট চেইনে ক্লিক করলাম ক্লিক করার পর আরও একবার লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে দেখুন আমার ইন্টারফেসটা চলে এসেছে তো এখান থেকে আসার পরে এবারে আমরা হচ্ছে এই যে ক্লেম ফ্লাইং ডগ এয়ারড্রপ এই লেখাটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এয়ারড্রপটা আর দশ দিন পাঁচ ঘন্টা ২০ মিনিট পরে শেষ হয়ে যাবে এরপরে আর এয়ারড্রপ চলবে না এরপরে প্রিসেল চলবে এখনও প্রিসেল চলছে মানে অগ্রিম বিক্রয় চলছে আর এরপরে প্রিসেল চলবে তবে এয়ারড্রপ বন্ধ হয়ে যাবে এরকম এই সাইড থেকে জানানো হয়েছে এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নিচে এখানে দেখতে পাচ্ছেন claim five million flying dog এটাতে ক্লিক করব আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের এই সাইটটাকে অ্যাপ্রুভ করার কথা বলবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম পরিমাণ fees one point three eight dollar fees কাটবে আমি এটাকে অ্যাপ্রুভ করে দেবো এখান থেকে আপনি যদি অ্যাপ্রুভ করতে চান আপনি যদি মনে করেন আপনি এটা ক্লেম করবেন তাহলে এই অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন আমি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্রুভে ক্লিক করার পর আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আমার পাসওয়ার্ড দেওয়া আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং ক্লেম সাকসেসফুল হয়ে গেছে এখন এখানে আপনি চাইলে ভিউ ট্রান্সফারে ক্লিক করে ট্রান্সফারটা দেখতে পারেন বিএসসি স্ক্যানে আমি দেখব না আমি চলে যাব আমার ওয়ালেটে দেখি টোকেনটা রিসিভ হলো কি না আমি এখানে অলরেডি আগে থেকেই আমার টোকেন অ্যাড্রেস রয়েছে সেটাকে অ্যাড করে নিয়েছি টোকেন অ্যাড্রেস দিয়ে আমি কাস্টম টোকেন অ্যাড করে নিয়েছি আমি টোকেন অ্যাড্রেসটাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও থাকবে আপনারা সেখান থেকে টোকেন অ্যাড্রেসটা কপি করে নিয়ে কাস্টম টোকেন অ্যাড করে নেবেন কাস্টম টোকেন অ্যাড কীভাবে করবেন আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে আমি সেই ভিডিওটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিভাবে কাস্টম টোকেন অ্যাড করবেন দেখে নিয়ে লিঙ্কটা কপি করে নিয়ে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনারা হচ্ছে কাস্টম টোকেন অ্যাড করবেন এবং অ্যাড করা অ্যাড করার সাথে সাথে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে ফ্লাইং ডক টোকেনটা চলে এসেছে আমি দেখি আমার এখানে আসলো কিনা ফ্লাইং ডগ আমি অ্যাড করে ফেলেছি দেখুন আমার টোকেনটা অলরেডি রিসিভ হয়ে গেছে তো আপনারা এইভাবে এটাকে রিসিভ করতে পারেন যদি আপনি এক ডলার খরচ করতে পারেন আশা করছি যে টোকেনটা যতদূর বোঝা যাচ্ছে যতদূর যাচাই করা যায় আমরা কেউই শিওর বলতে পারি না যতদূর যাচাই করা যায় তাতে টোকেনটা খুব বেশি দিন সময় লাগবে না খুব ভালো একটা প্রফিট এখান থেকে আপনারা আপনাদের দেবে আপনারা দেখেছেন যে ওয়েবসাইটে তারা ইতিমধ্যে বলছে যে এটা যখন লঞ্চ হবে প্রিসেল যখন শেষ হবে তখনই এটা হচ্ছে আপনার প্রায় পঞ্চান্ন ডলার আপনারা সেল করতে পারবেন যেটা আপনারা এখন এক ডলার দিয়ে এক ডলার খরচ করে নিলেন এটাকে কেনা বলা ভুল হবে কারণ এই সাইটটা কোনো ফিসের জন্য নিচ্ছে না এটা আছে ট্রাস্ট ওয়ালেট ফিস নিল এখানে আপনারা দেখুন এই যে কথাটা লিস্টিং প্রাইস আমরা যে টোকেন যে পরিমাণ টোকেন নিলাম সেই পরিমাণ টোকেন সেই পরিমাণ টোকেনের listing price flying dog equal to এই পরিমাণ token equal to fifty five USD তো তাও যদি হয় তাহলে তো এক ডলার দিয়ে যদি আমি ফিফটি ফাইভ ইউএসডি পাই অনেক আর যদি না পাই ক্ষতি কী এক ডলার দিয়ে দশ ডলার পেলেও বা ক্ষতি কী আর যদি টোকেনটা সেইভাবে সাকসেসই হয় আর আমরা হোল্ড করি তাহলে হয়তো ভবিষ্যতে আরও ভালো কিছু পেলেও পাওয়া যেতে পারে তো যাই হোক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখান থেকে লিঙ্কগুলো নেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের রিসার্চেবল ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন যাতে আমার কোনো ভিডিও আপনার পরবর্তীতে মিস না হয় এবং সেই সাথে আমার Telegram channel Twitter handle follow করবেন এবং ফেসবুকে আমার একটি গ্রুপ রয়েছে এগুলো লিঙ্ক সব আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে জয়েন হয়ে নেবেন আর আপনাদের জন্য একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে আমরা আপনাদের জন্য একটা ব্লগ সাইট নিয়ে এসেছি যেখানে আমরা আপনাদের জন্য ফ্রিতে কিছু এডিটেবল গ্রাফিক্স ডিজাইন যেটা আমাদের সবারই কম বেশি যারা অনলাইন ঘাটাঘাটি করে কোনো না কোনো সময় প্রয়োজন প্রয়োজন হয় কিছু ওয়ার্ড ফাইল এবং কিছু প্রিমিয়াম সফটওয়্যার যেটাও মোস্টলি অনেকের দরকার হয় এবং অনলাইন আর্নিং কোর্স যেটা বেসিক্যালি সবারই কমলাইন থেকে কাজ করে কিছু আয় করা টার্গেট রয়েছে তারা বেসিক কোর্সটা এই কোর্সগুলো প্রিমিয়াম এবং আমাদের দেশের ভালো ভালো আইটি ফার্ম থেকে এগুলো কালেক্ট করা আপনাদের জন্য আপনারা ফ্রিতে এগুলো ডাউনলোড করতে পারবেন শিখতে পারবেন ব্যবহার করতে পারবেন এই ব্লগ সাইটের লিঙ্কটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ক্লিক করে সাইটটা ঘুরে আসতে পারেন আপনার প্রয়োজনীয় কিছু পেয়ে গেলে ডাউনলোড করে নিতে পারবেন সেখানে অলরেডি অনেক রিসোর্স আপলোড করা হয়েছে এবং আমরা ধীরে ধীরে আরও আপলোড করছি তো আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন